হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান আমি রিপন আর্নিংস মাস্টারের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে যারা আলফা কয়েন মাইনিং করছিলেন আমি ভিডিও পাবলিশ করার পরে অনেকে আমার রেফারেল লিঙ্কে জয়েন হয়েছিলেন যারা মাইনিং করছেন আমার রেফারেল লিঙ্কে জয়েন করে হোক বা অন্য কারো রেফারেল লিঙ্ক থেকে হোক তাদের জন্য আজকের ভিডিও একটা সুখবর এসেছে এই সুখবরটা আমি আপনাদের সাথে শেয়ার করব এটা খুবই খুবই ভালো একটা খবর কারণ আমরা যারা মাইনিং করি তারা আলটিমেটলি শেষে গিয়ে যেটা এক্সপেক্ট করি সেই ধরনের একটা সুখবরই আমি আপনাদেরকে দিতে চলেছি শুধু যারা মাইনিং করছেন সুখবরটা তাদের জন্য নয় যদি আপনি নতুন হয়ে থাকেন মাইনিং করছেন না আপনার জন্য লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে এখনও সুযোগ আছে এখনও মাইনিং স্টপ হয়ে যায়নি আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে এখান থেকে মাইনিং এখনও শুরু করতে পারবেন এবং এই সুখবরের ভাগিদার আপনি হতে পারবেন কারণ এখান থেকে আপনি যদি সারাদিন একটু অ্যাক্টিভ থেকে কাজ করেন তাহলে ভালো পরিমাণ আর্নিংস করার এখনও সুযোগ আছে অ্যাক্টিভ না থাকলেও এখান থেকে আর্নিংস হবে তবে অ্যাক্টিভ থাকলে কিছুটা বেশি আর্নিংস হবে কিভাবে আলফা কয়েনে মাইনিং করবেন সেটা জানতে আমাদের চ্যানেলে দেখবেন একটা ভিডিও আছে এই মাইনিংয়ের উপরে সেখান থেকে আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন যদি নতুন হয়ে থাকেন ওই ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনার জন্য মাইনিং করা সহজ হয়ে যাবে এবং আমাদের যে রেফারেল লিঙ্ক রয়েছে রেফারেল লিঙ্কটাও আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং অবশ্যই স্ক্রিনে দেখতে পাবেন সেখান থেকে রেফারেল লিঙ্ক দিয়ে জয়েন করবেন কারণ মাইনিং করতে আপনার অবশ্যই রেফারেল লিঙ্ক প্রয়োজন হবে যে সুখবরটা আমি দিতে চলেছি সেটা হচ্ছে alpha coin already buy sell শুরু হয়ে গেছে এবং এটা ইতিমধ্যে সেল হচ্ছে যদিও তারা তাদের ওয়েবসাইটে জানিয়েছে যে এটা তাদের ফেজ অন এখানে তারা বাইসেলের একটা সিস্টেম নিয়ে এসছে আলফা এখনও কোনো এক্সচেঞ্জে লিস্টেড হয়নি বড় কোনো এক্সচেঞ্জে লিস্টেড হয়নি যেমন মনে করেন বাইন্যান্স আছে কুকয়েন আছে গেট ডট আইও আছে এ ধরনের কোনো এক্সচেঞ্জে লিস্টেড হয়নি কিন্তু আলফাই নিজস্বভাবে অফিসিয়ালি তারা একটা এক্সচেঞ্জ নিয়ে এসছে যেখানে তারা আলফা কয়েনটা সেল করার সুযোগ দিয়েছে তবে সেলটা একটা লিমিটেশনের মধ্যে হচ্ছে আপনি চাইলেই আপনার পুরো অ্যাসেটটা সেল করে দিতে পারবেন না এখান থেকে আপনি অল্প অল্প করে সেল করতে পারবেন এবং কিভাবে সেল করবেন কিভাবে কি করবেন আমি সবই এই ভিডিওতে ক্লিয়ারলি আপনাদেরকে দেখাবো তাই অনুরোধ থাকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখবেন আর সেই সাথে আপনাদের কাছে আরও একটা রিকোয়েস্ট যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটা লাইক করবেন প্লিজ এবং সেই সাথে সাথে আমাদের যদি এই ভিডিও আপনার উপকার এসে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি আমার আলফা যে মাইনিং অ্যাপস আছে সেই অ্যাপসের মধ্যে অলরেডি লগ ইন করে রয়েছি দেখতে পাচ্ছেন আমার মাইনিং চলছে আপনারা যারা মাইনিং বন্ধ করে রেখেছেন তারা অ্যাপসটাকে আজকেই আপডেট করে নেবেন কারণ আপনার এই সেল অপশন পেতে গেলে অ্যাপসটাকে আপডেট করতেই হবে আপডেট করার পর আপনি ওপেন করবেন এবং অবশ্যই মাইনিং চালু করে দিবেন এবং দেখতে পাবেন আপনি যখন ওপেন করেছেন আপনার যে হোম স্ক্রিন আসবে অ্যাপসটা সেখানে দুইটা অপশন আপনাকে দেওয়া হয়েছে go to exchange read more read মোরে আপনি চাইলে এক্সচেঞ্জ সম্পর্কে পড়ে নিতে পারবেন আমি ওটাতে এখন যাব না আমরা শুধু আজকে দেখবো যে কিভাবে আমরা এটাকে সেল অর্ডারে বসাবো তো এখান থেকে আমরা তার জন্য চলে যাব এই গো টু এক্সচেঞ্জ যে লেখাটা আছে যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করব বাটনে ক্লিক করার পরে আপনাকে একটা ওয়েব পেজে নিয়ে যাবে এই ওয়েব পেজটাই মূলত হচ্ছে আলফার নিজস্বভাবে লঞ্চ করা এক্সচেঞ্জ এখানে আমরা আমাদের কয়েনগুলো সেল দিতে পারবো এখানে যখন আপনি আসবেন প্রথমে আপনি এই অ্যালাউ কুকিজ করে দিবেন কুকিজটা অবশ্যই এখান থেকে অ্যালাউ করতে হবে অ্যালাউ করে দেওয়ার পরে আমি অলরেডি এখানে রেজিস্টার করে ফেলেছি এবং আমার সেল অর্ডার বসানো আছে এই জন্য আপনারা যেরকম ইন্টারফেস এখন দেখছেন ঠিক এরকম ইন্টারফেস আপনারা পাবেন না আপনারা এই জায়গাটাতে একটা বাটন পাবেন যেখানে সাইন আপ লেখা থাকবে সাইন আপে আপনি যখন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে সেখানে বলা হবে যে একটা সিকিউরিটি কি দেওয়ার জন্য এই সিকিউরিটি কিটা আপনি কোথায় পাবেন ওই সিকিউরিটি কিটা আপনাকে দিতে হবে এটা না দিলে আপনি এখানে অ্যাক্সেস পাবেন না যখন আপনি সিকিউরিটি কিটা দিবেন তখন ঠিক এখন আমার স্ক্রিনে যেরকম ইন্টারফেস দেখতে পাচ্ছেন এইরকম ইন্টারফেস দেখতে পাবেন অটোমেটিক্যালি আলফা কয়েন মাইনিং অ্যাপসে আপনার নাম যেটা দেওয়া ছিল সেই নাম বাই ডিফল্ট আপনার এখানে শো করবে আপনার ব্যালেন্স শো করবে তো সিকিউরিটি কি পাওয়ার জন্য আমাদেরকে আবার চলে যেতে হবে আমাদের আলফা কয়েনের মাইনিং যে অ্যাপসটা আছে সেই মাইনিং অ্যাপসে সেখান থেকে আমরা সিকিউরিটি নিয়ে আসব অ্যাপসে আসার পরে আপনারা চলে যাবেন নিচের দিকে যে ম্যান আইকনটা আছে অর্থাৎ এটা হচ্ছে আপনি আপনার ডিটেলস এখানে আছে এই আইকনটাতে ক্লিক করবেন এই আইকনটাতে ক্লিক করার পরে আপনারা নতুন যে ইন্টারফেসটাতে চলে আসবেন এখানে আপনারা অনেকে আগে ভিজিট করেছেন কিন্তু এখানে একটা নতুন অপশন চালু হয়েছে নতুন অপশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি ম্যানেজার এখানে আপনার কি ম্যানেজার থাকবে না এখানে আপনার লেখা থাকবে জেনারেট কি কারণ আমি এখানে অলরেডি জেনারেট করে ফেলেছি এই জন্য আমার কি ম্যানেজার আছে এই কি ম্যানেজারের মধ্যে ঢুকলে আপনার যদি কি ম্যানেজার থাকেও হয়তো নতুন আপডেটে আমি জানি না কি ম্যানেজার অপশনটাই দিয়ে দিল নাকি যদি কি ম্যানেজারও থাকে তাহলে আপনি সেটাতে ক্লিক করবেন এবং এখানে নিচে জেনারেট কি একটা অপশন পাবেন হতে পারে আপনি সরাসরি এখানে যেখানে আমার লেখা দেখলেন কি ম্যানেজার এখানেই জেনারেট কি অপশনটা পেয়ে গেলেন এই জেনারেট কিতে ক্লিক করার পরে আপনার একটা কি জেনারেট হয়ে যাবে এবং আপনি একটা কপি অপশন পাবেন সেই কপি অপশনটাতে ক্লিক করলে আপনার সেই কিটা কপি হয়ে যাবে তারপর আপনি ফিরে যাবেন আবার হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে এক্সচেঞ্জ ওয়েবসাইট সেখানে এখানে ফিরে যাওয়ার পরে আপনি এখানে একটা ব্লাঙ্ক জায়গা পাবেন যেখানে ওই কিটাকে আপনি পেস্ট করতে পারবেন ওটাকে পেস্ট করে দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করে দিলেই কিছুক্ষণের মধ্যে লোডিং নিয়ে আপনার সামনে ঠিক এইরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে অটোমেটিক্যালি আপনার নাম শো করবে আপনার ব্যালেন্স শো করে এখানে দেখতে পাচ্ছেন আমার যে মাইনিং ব্যালেন্সটা বর্তমানে আছে সেটা শো করছে এবং এইখানে একটু নিচের দিকে আসলে আমরা যদি সেলে ক্লিক করি সেলে ক্লিক করলে আমি যেটা সেল অর্ডার দিয়ে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন আমার প্রায় সাত হাজারের মতো সেল অর্ডার দেওয়া আছে সেটা সাবমিট হয়ে রয়েছে এবং এখানে আমার one point seven on something সেটা সেল হয়ে গেছে অলরেডি এখানে খুব অল্প অল্প করে সেল হচ্ছে এবং অল্প অল্প করে ব্যালেন্স দিচ্ছে আপনার একসাথে আপনি সব চাইলেই সেল করতে পারবেন না তারপরে কথা হচ্ছে এখানে আপনি আপনার ইচ্ছামতো প্রাইসও বসাতে পারবেন না এখানে যে প্রাইস বর্তমানে দেখতে পাচ্ছেন আলফা প্রাইস এখানে দেখাচ্ছে zero point two two four five আপনাকে এই প্রাইসে সেল করতে হবে তবে এখানে কথা হচ্ছে এখানে যখন একজন বায়ার বাই অর্ডার দেবে মনে করুন যে একজন বায়ার এখানে কিনতে চাইলো এক হাজার আলফা সে এই এক হাজার আলফার জন্যে যে পরিমাণ অ্যামাউন্টের ইউএসডিটি এখানে পে করবে যত সেলার এখানে সেল অর্ডার দিয়ে রেখেছে তারা পার্সেন্টেজ হিসাবে প্রত্যেকে ওই এক হাজার ইউএসডিটি বা যে পরিমাণ ইউএসডিটি দিয়ে সে এখানে বাই করছে সেটা পার্সেন্টেজ হিসাবে সবার কয়েন থেকে সেল হবে এবং সবাই সেটা ভাগ পাবে অর্থাৎ এখানে আপনি আপনি যেটা সেল অর্ডার দিয়েছেন তার থেকে যতটুকু পার্সেন্ট আপনার ওই টাকা অনুযায়ী সেল হওয়া কথা ওই অর্থ অনুযায়ী সেল হওয়া কথা ততটুকুই আপনি পাবেন এখান থেকে সো আস্তে আস্তে আস্তে আস্তে আপনার একটা সেল হবে আপনি সেল অর্ডার দিয়ে রাখতে পারেন চাইলে যে কোনো সময় আপনি ক্যান্সেল করতে পারেন সেল অর্ডার কি করে দিবেন তার জন্য এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনি জাস্ট এই যে সেল অপশনটা আছে এই সেল অপশনে ক্লিক করবেন আমি বাইটা দেখাচ্ছি না বাইটা আপনারা নিজেরাই বুঝে নিতে পারবেন যারা বাই করবেন আমি শুধু সেলটা দেখাচ্ছি আপনি এই সেল বাটনে ক্লিক করবেন সেল বাটনে ক্লিক করার পরে এখানে আপনাকে সেলের অপশনটা দিয়ে দিবে দেখতে পাচ্ছেন এখানে আপনি কি পরিমাণ সেল করবেন সেটা আপনি এখানে উল্লেখ করে দিবেন তার আগে আপনি খেয়াল করবেন আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স কত আছে আমার এখানে পাঁচশো ছিয়াশি আছে অ্যাভেলেবেল ব্যালেন্স আমি এই টোটালটাই সেল সেল অর্ডারে বসিয়ে দেবো আপনাদেরকে দেখানোর জন্যে এখানে আমি পাঁচশো ছিয়াশি দিলাম দিয়ে জাস্ট সেলে ক্লিক করতে হবে সেলে ক্লিক করার পরে আপনার এটা কিন্তু সেল অর্ডারে বসে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমাকে লিখে দিয়েছে your sell order has been saved click the button below to follow the status of your order এখানে আমরা ব্যাক টু সেল প্যানেলে ক্লিক করব ক্লিক করার পরে আমরা আশা করছি যে দেখতে পাবো আমাদের অ্যাসেটটা সেল অর্ডারে বসে গেছে দেখতে পাচ্ছেন এখানে আমার সাত হাজার সেল অর্ডার ছিল এখানে এখন সাত হাজার পাঁচশো ছিয়াশি সেল অর্ডারে কিন্তু বসে গেছে আপনাদের এরকম হয়ে যাবে এবং আস্তে আস্তে আপনাদের এটা সেল হতে থাকবে যখনই সেল হবে কিছু তখন আপনি এই সেল বাটনে আবার আসবেন পাবেন প্রফিট কতটুকু হয়েছে আপনার কত আপনি ব্যালেন্স পেলেন সেল হওয়ার জন্য এখানে দেখতে পাবেন কতটুকু আপনার সেল হলো এবং এই অ্যাসেটের পাশে আপনার ইউএসডিটি যে যতটুকু আপনার অ্যাকাউন্টে আসবে তার পাশে এখানে ক্লেম বাটন দেখতে পাবেন এই ক্লেম বাটনে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার উপরে এখানে আপনি দেখতে পাবেন যে আপনার মোট কত অ্যামাউন্টের ইউএসডিটির সম পরিমাণ কয়েন সেল হলো এখান থেকে zero point zero nine nine আমার সেল হয়েছে দেখতে পাচ্ছেন এই ইউএসডিটি পরিমাণ কয়েনের এটা আমি চাইলে উইথড্র করে নিতে পারবো তার জন্য উইথড্র অপশনে ক্লিক করতে হবে ক্লিক করে আমাকে ইউএসডিটি ইআরসি টোয়েন্টি অর্থাৎ ইথারিয়াম ইউএসডিটি যেটা আছে সেই অ্যাড্রেসটা দিতে হবে দেওয়ার পরে সরাসরি আমার ওয়ালেটে চলে যাবে তবে মনে রাখবেন এখান থেকে আপনার উইথড্র করতে গেলে এক ইউএসডিটি আপনাকে এখান থেকে ফিস দিতে হবে তাই খুব অল্প পরিমাণ উইথড্র রিকোয়েস্ট দেওয়ার কোনো দরকার নেই এখানে সেল অর্ডারটা দিয়ে রাখুন সেল হতে থাকুক যখন ভালো একটা অ্যামাউন্ট এখানে হয়ে যাবে তখন এটাকে সেল অর্ডার দিয়ে আপনারা তুলে নেবেন এবং কাজ করতে পারবেন ব্যবহার করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন